Hello, Assalamu alaikum everyone. Welcome to Daily English Day 1. And this is Ms. Sravanti Bhattacharya. And I am Rohit Khandokar. Hello, Rohit. আচ্ছা গ্রিটিং করার জন্য সবসময় কি হ্যালো দিয়ে শুরু করতে হবে আমাদের Not really. It's a good question. সবসময় হ্যালো দিয়ে সবাইকে গ্রিট করতে হবে নট নেসেসারি এছাড়া আমরা আরও অনেক কিছু ইউজ করতে পারি ফর এক্সাম্পল আমরা বলতে পারি hello there okay hello there very next আমরা বলতে পারি হাই দেয়ার হাই দেয়ার ইয়াস এছাড়াও আরও কিছু ইনফর্মাল এবং জেনারেল গ্রিটিংস আছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি howdy and it's a informal one okay informal মানে হচ্ছে যে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে বা ক্লোজ ওয়ান্সদের সাথে থাকলে আমরা এটা ইউজ করতে পারি তাই তো আমরা আড্ডা দেব বা খুব ফ্রেন্ডস জনের সাথে আমরা কথা বলবো গল্প করব খুব সিনিয়র পারসনদের সাথে আমরা বলবো না ইনফর্মালস হ্যাঁ। তাহলে আমরা আরেকটা ওয়ার্ডও তো ইউজ করতে পারি হোয়াটসঅ্যাপ এক্স্যাক্টলি আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ তো আমি অ্যান্সার দিতে পারি ইয়া আম কো ওকে ওকে নেক্সট ওয়ার্ড আমরা বলতে পারি how are you it's a general greeting okay how are you এছাড়া আমরা আরো ইউজ করতে পারি how's it going how's it going right next আমরা বলতে পারি how have you been how have you been, right হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আমাদের জেনারেল গ্রিটিংস এর মধ্যে পড়ছে কারোর সাথে যখন প্রথম দেখা হয় তখন কিন্তু আমাদের গ্রিটিংস দিয়ে শুরু করতে হয় হ্যাঁ আর এইটা কিন্তু একটা বেসিক কারটেসি হয় এক্স্যাক্টলি এছাড়া আমরা আরো একটা জিনিস ইউজ করতে পারি what's new what's new yeah so yes এভাবে আমরা কিন্তু শুধু হাই অথবা হ্যালো ছাড়া আরো অনেকভাবে স্ল্যাং ইনফর্মাল ফর্মাল অনেক ওয়ার্ড ইউজ করে জেনারেল এবং সিম্পল গ্রিটিংসগুলো দিতে পারি that's all for today thank you so much for watching keep yours on our page take care bye bye Welcome to Bangladesh Online School, BOS বাংলাদেশের first ever online school COVID nineteen pandemic আমাদের ভাবতে শিখিয়েছে ভিন্ন ধারার শিক্ষা পদ্ধতি যদিও home schooling and parents assisted learning worldwide একটি পপুলার কনসেপ্ট বাট বাংলাদেশে এটি প্রথম বিওএস এর শিক্ষা পদ্ধতি শিক্ষা মান এবং শিক্ষা সেবা শতদিক থেকে ইউনিক আমাদের রয়েছে regular schooling evening schooling and web based learning service also আমাদের রয়েছে নিজস্ব online radio station online TV podcast and blog আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিশু ডিজিটালি বেড়ে উঠুক আপনার সন্তানকে বিওএসএ ভর্তি করিয়ে আপনিও একটি নতুন হিস্ট্রি তৈরিতে অংশগ্রহণ করতে পারেন well this is Amrita Alam Sandhi I'm vice principal at Bangladesh online school I'm Cambridge qualified self certified ESL teacher also I have BA and M A in applied linguistics and ELT have overall eight point five band score in IELTS For admission, you can fill in the Google form given in the caption or you can call me at 0162 000 4200.